আপনাদের এই অঞ্চলগুলোতে খুব কম আসা হয় এর কয়েকটা কারণ আছে এর মধ্যে সব থেকে বড় একটা কারণ যেটা ইদানিং কালে কোরআন মাথায় নিয়ে বললেও মানুষকে বোঝানো যায় না সেটা হলো মহিলাদের প্যান্ডেলের মধ্যে অনেক জায়গায় প্রজেক্টার দিয়ে চেহারা দেখানো হয় বক্তার এখানে কেউ কোরআন শরীফ পড়তে পারেন আর না পারেন বিবেক থেকে জবাব দিবেন বুঝলে না বুঝলে চুপ থাকবেন আমাকে আপনার বোন আপনার মা দেখতে পারবে এটা জায়েজ আছে হ্যাঁ পারবে তাহলে এটা আজীবন মনে রাখবেন ভিডিওতে যেটা সরাসরি দেখা জায়েজ নাই ভিডিওতে দেখাও জায়েজ নাই সরাসরি যেটা দেখা যাবে না ভিডিওতেও দেখা এখন কেউ যদি তেরো হাজার দলিল দিয়ে কেউ দেখাতে চায় সেটা তার ভিন্ন কথা আমি তার বিরোধিতা করছি না বাকি আমরা তো একটা মুরব্বীদের মাথা হাতে চলি মন মতো চলতে পারি না আমরা মুরব্বী আল্লাহওয়ালা আহলে হক যারা এদের পরামর্শ নিয়ে চলি অতএব চেষ্টা করি গুনাহের থেকে উম্মাদকে কিভাবে বাঁচানো যায় এক জায়গায় বলতে গিয়া বহু আগে আপনাদের এই অঞ্চলগুলোতেই কোনো এক এলাকায় হয়তো তখন অনেকে চিন্ত না নীলফামারি জেলায় এমন কোনো থানা নাই যেখানে আমি বয়ান করি নাই অনেক আগে তখন আমি বাসে আসতাম অনেক কষ্ট করে আসতাম আপনাদের তারাগঞ্জ থানা একবার আসি সারাটা দিন রাত না খাইয়া ভাড়া গাড়ি নিয়া ভোর রাত্রে এসে উপস্থিত হয়েছি কুয়াশা খানাও নাই পানিও নাই কোন রকম বয়ান করে রংপুর শহরে গিয়া সকাল আটটায় নাস্তা করেছে কয়েকটা কারণ ইদানিং আলহামদুলিল্লাহ দেখতেছি সারা রাত ব্যাপী বয়ানের একটা প্রবণতা আগে ছিল এই একটা ঝামেলা ছিল তো আলহামদুলিল্লাহ না কিছুটা কমতেছে তো মাহফিল কর্তৃপক্ষ যারা আপনারা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন আপনাদের জানা সত্ত্বে যদি কোনো স্পষ্ট প্রকাশ্য গুনাহের কাজ হয় এর দায়ভার আপনাদের নিতে হবে আমার যতটুকু সতর্ক করার করে দিলাম কোনো বিষয়ে কঠিনভাবেও বলতে চাই না কারণ ওলামায় খেরামদের মধ্যে বিভিন্ন বিষয়ে কেউ একদিকে কেউ আর দিকে কঠোরভাবে বললাম না আমি যেটা পছন্দ করি না সেটা বললাম মোবাইলে এখনো অনেকে লাইট জ্বালায়া দেখতেছেন মোবাইল নিয়ে ব্যস্ত কপাল যে পুড়ে যাচ্ছে খবর নাই মানুষ ভালো হইতে বহু সময়ের দরকার কপাল পুড়তে এক সেকেন্ড লাগে না এখানে যারা ইউটিউব চ্যানেল দিয়ে ভিডিও করতেছেন এ বিষয়ে উলামায় হাজরাত আমাদের মুরব্বীরা অনেক ক্ষেত্রে নিষেধ করেন কঠিনভাবে অনেকে থাকলে বয়ানেও বসেন না আবার কেউ কারো কারো দিমত কিছুটা ক্ষতি না হলেও যদি উপকার হয় আমার জানা মতে আমি দেখেছি এই বয়ান মোবাইলে শুনে হাজার হাজার হাজার মানুষ আমার জানা মতে নামাজি দাড়িওয়ালা হয়েছে Saudi Arab Qatar Kuwait Oman থেকে ফোন করে মোবাইল করে কান্না করে যজুর ইউটিউবে বয়ান শুনে আমি এমন কোনো গুণা নাই যে গুণা আমি করি নাই আজ আমি পাঁচক্ত নামাজ বা জামাত পড়ি দাঁড়িয়ে আমার লাম্বা দেশে আসলে আপনার সাথে দেখা করব। এই জন্য বেশি কঠোরও বলি না বাকি আমি এগুলোকে অন্তর থেকে বেশি মহাব্বত করি না আল্লাপাক সমস্ত গুনাহের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরও ভেজাল কেউ যদি একটা বয়ান শুনতে নেয় একটা কবরের আজাবের বয়ান কোরআন হাদিসের বয়ান ফট করে মাঝখানে একটা অ্যাড আসলো নারীদের হাই দুই কমাও এতক্ষণ আধা ঘন্টা বয়ান শুনে যে দিলটা নরম হয়েছিল বেহায়া নারীর একটা অ্যাড দেওয়ার কারণে তার পুরা বয়ানের মাকসাদ নষ্ট হয়ে গেছে অতএব যদি আপনারা সদকার নিয়তে যদি কথাগুলো উন্মতের কাছে পৌঁছান সেটা ভিন্ন কথা যদি গুনাহের মাধ্যমে করেন সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে সব কথা খোলামেলা বললাম মহিলাদের প্যান্ডেলেও যদি প্রজেক্টার আপনারা দিয়ে থাকেন স্পষ্ট কবিরা গুণা হচ্ছে এর দায়ভার আপনাদের নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে গুনাহের থেকে হেফাজত করুন